মাইন্ড নিয়ে বসতে হবে এই কিতাবের মধ্যে যা আল্লাহ তালা বলেছেন গোটা বিশ্ববাসীর জন্য ঠিক কিনা এটা কি শুধু মুসলমানদের জন্য পাঠিয়েছেন শুধু মানুষের জন্য জিনদের জন্য পাঠিয়েছেন ঠিক কিনা এটা শুধু নারীদের কিতাব নয় এটা শুধু পুরুষের জন্য নয় শুধু বৌদ্ধের জন্য নয় শুধু খ্রিস্টানদের জন্য নয় শুধু মুসলমানের জন্য নয় গোটা বিশ্ববাসীর জন্য এই কিতাবটাকে পাঠিয়েছেন কে আল্লাহ সুতরাং গোটা বিশ্বের যত ঝামেলা আছে গোটা বিশ্বের মধ্যে যত ধরনের সমস্যা আছে সব সমস্যাগুলো সমাধান হয়ে যাবে মানুষগুলো যদি কোরআনের পথগুলো মেনে চলে জোরে বলেন ঠিক কিনা এই কিতাবটাকে যারাই বুঝেছে তারাই মহাসত্যের সন্ধান খুঁজে পেয়েছে ঠিক না বেডি আজকে একটা রিপোর্ট দেখলাম আজকে কাতারে বিশ্বকাপের আয়োজন করা হয়েছে সেখানে গোটা বিশ্বের একজন ডাক্তার জাকির নায়ক আপনার নাম শুনেছেন গোটা বিশ্বের মুসলমানদের জন্য এক নেয়ামত করেন আলহামদুলিল্লাহ ভাই বিরোধিতা পরে বিরোধিতা একটু পরে একটু খোলা মন নিয়ে বসেন জাস্ট একটু চিন্তা করেন নাস্তিকরা যখন বিভিন্ন প্রশ্নের জবাব বিভিন্ন প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দেয় হয়তো আমি একদিকে কাজ করি উনি আর দিকে কাজ করে ঠিক কিনা ইমাম সাহেব মসজিদ নিয়ে কাজ করেন এদের এই ওয়ার্ডে যিনি মেম্বার সাহেব আছেন উনি গোটা ওয়ার্ডটাকে নিয়ে চিন্তা করে ঠিক কিনা এক একটা শ্রেণীর কাজ এক এক ভাবে তো উনি দায়ী লম্বা ওনাকে আজকে বলা হয়েছে কাতার বিশ্বকাপের উদ্বোধনের আগে আপনি গোটা পৃথিবীর মানুষের মাঝে এই কোরআন থেকে আধা ঘন্টা কথা বলবেন আলহামদুলিল্লাহ করতে পারলেন না ভাই এটা আমি দেখে খুব খুশি হয়েছি ওখানে যাই হোক নাই হোক ইসলামের বহির্ভূত অনেক কাজ ওখানে হবে এটা ঠিক আছে কিন্তু এই যে সুযোগটা ওনা উনি পেলেন বা ওনাকে করে দেওয়া হলো হতে পারে ওনার একটা কথার মাধ্যমে হাজার হাজার মানুষ কালেমা করে মুসলমান হয়ে যেতে পারে ঠিক কিনা এজন্য আমার ভাইয়েরা খোলা মন নিয়ে কোরআন বুঝতে হবে এই কোরআনটা কোন দলের জন্য পাঠায় নেই এই কোরআনটা আল্লাহ আওয়ামী লীগের জন্য পাঠায় নাই শুধু বিএনপির জন্য পাঠায় নাই শুধু জাতীয় পার্টির জন্য পাঠায় নাই শুধু জামাতের জন্য পাঠায় নাই এই গোটা পৃথিবীতে যত দল আছে যত মত আছে যত রাজনৈতিক দল আছে রাজনীতি ছাড়া আছে গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ কিতাবটাকে পাঠিয়েছে ঠিক কিনা আবার যার উপরে পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওই নবীকে আল্লাহ বলেছেন নবী আপনি শুধু পুরুষের জন্য নবী নন শুধু নারীদের জন্য নন শুধু জিনদের জন্য নন নবী হে গোটা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি কি নবী আমরা পেয়েছি সারা জীবন উম্মাতের জন্য কেঁদেছেন এখনো কাঁদেন কেয়ামাতের ময়দানেও কাঁদবেন পরেন সুবাহান আল্লাহ মৃত্যুর সময় উম্মাতি উম্মাতি বলে কেঁদেছেন গোটা জীবনটা উম্মাতের জন্য উনি বিনিয়ে দিয়েছেন কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরে রাখাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে শরীর থেকে রক্ত ঝরেছে আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছে নবী আপনি একটু হুকুম করেন পুরো তায়ের পাশে গিয়ে আমি মেসাকার করে দেব বিশ্বনবী বললেন আল্লাহ ওরা আমাকে চেনে নাই ইমান আনে নাই তো কি হয়েছে ওদের পরবর্তী জেনারেশন যারা আসবে ওরা হয়তো কালে মা করে মুসলমান হয়ে যাবে মনে দুঃখ নিয়ে বিশ্বনবী নামাজে দাঁড়িয়েছেন একটা মানুষও কালেমা পরে নেই পরে তো নাই দূরের কথা তাকে রক্তাক্ত করেছে জোতা ছিল পায়ে রক্তে আটকে গিয়েছে বিশ্বনবী রক্তাক্ত জোতা নিয়ে হাঁটতে যায় আবার দপাস করে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আবার দপাস করে পড়ে যায় বিশ্বনবী নামাজে দাঁড়িয়েছেন পাশ দিয়ে একদম জিন যাচ্ছিল অদৃশ্য জাতির বিশ্বনবীর জবান থেকে যখন কোরআনের এই মজেজা কোরআনের আয়াতগুলো শুনতে পেল এই জিনেরা তাদের শহরে গিয়ে ঘোষণা দিল আমরা জিনেরা ঘোষণা দিল কাজী কোরআন আমরা শুনেছি ওই কোরআন শুনে একদল জিনকে আল্লাহ তাআলা কালেমা পরে মুসলমান বানিয়ে দিয়েছে আল্লাহ বললেন নবী ওরা কালেমা পরে নাই তো কি হয়েছে অদৃশ্য এক জিন জাতি আপনার মুখের কোরআন শুনেছে এই কোরআন শুনে একদল জিন মুসলমান হয়েছে